এ নিট ডিজাইন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মান্নান প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীকে একটু আনন্দ দেওয়ার জন্য ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নিজ উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করার কর্মসূচি গ্রহণ করেন এবং সেটা সঠিকভাবে পালন করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল মান্নানের সহধর্মিনী এবং ও এ নিট ডিজাইন লিমিটেডের চেয়ারম্যান নূরজাহান মান্নান এবং মান্নান সাহেবের ছেলে মেহরাবুল আরেফিন আবিবা একমাত্র প্রাণপ্রিয় কন্যা অমরিন খান এছাড়াও বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের মহানগর শাখার সভাপতি জনাব আব্দুস সোবাহান ও তাহার সহধর্মিনী অনুষ্ঠানটি পরিচালনা করেন ও এ নিট ডিজাইন লিমিটেডের প্রোডাকশন ম্যানেজার তোফাজ্জল হোসেন সহযোগিতা করেন এন নিট ডিজাইন লিমিটেডের সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ সকলের মাঝে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দ ফিরে পান তারা এবং প্রতিষ্ঠানটি আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান আগামী দিনগুলোতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন সেই আহ্বান রাখেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মান্নান